চোখে চোখে এত কথা মুখে কেন বলো না এত আশা তবু ভাষা মন কেন পেল না একে খেলা বলো না কেন করো তুমি বলো চলো না ছায়া এ নিরালায় এমন মায়া বিরাত জেগে ছোট ছোট স্বপ্নেরা এত খুশি হয়নি কেন কাছে পেতে মন চায় ধীরে ধীরে আজকে সীমানা ছাড়িয়ে সব কিছু